সাথী আমরা তোমার দামাল ছেলে জননী হো তুমি আমার প্রিয় জন্মভূমি আমি তোমার ভালোবাসি আমি নিউ ইয়র্ক সিটি আমি তোমার বুকে রাখি সবুজ লালের পতাকারে বুকে তুলে ধরি তোমরা মুখে রাখো আসি তোমরা হাতে দিও তালি মাগো তোমায় ভালোবাসি একাত্তরের মাজনন সবর কথা মতো আজকের অনুষ্ঠান শুরু করে দিলাম অনুষ্ঠানের মধ্যে আমরা প্রধান অতিথি হিসাবে দুইজন বক্তা আসন তারা আসন্ন নির্বাচনে সামনে রাখিয়া তারা দুজনে বক্তব্য পেশ করবা আশা করি আপনারা হলে তারা বক্তব্য শুনবা তার মধ্যে একজনের পার্টির নাম হইল ডন মিয়া আইন খারা হয়েছেন ফেরান লাভলি মার্কা লইয়া আর আরেকজন হইল সান মিয়া ভাই আইন খারাইছেন জনগণের বন্ধু বদনামর কালুয়া আশা করি আপনারা আসলে তারা দুজনের মাত কথা শুনবা তারা কিতাব বক্তব্য দেন এবং নির্বাচন সম্পর্কে আপনারা দেখুন তারা বক্তব্যটা আমার কাছে মনে হয় ধন্যবাদ ধন্যবাদ মনে হয় আইসন দেখি ধন্যবাদ এটা বই নির্বাচন ওকে ধন্যবাদ কারণ হেলিকপ্টারের ফেরস্তেল শেষ হয়ে গেছে ফেরস্তেল পড়া বন্ধুরা আমি আপনারা গ্রামের কৃত্রি সন্তান আজকে আপনারা সবসময় সেবা যত্ন করে আইছি আজকে আপনারা আমার সেবা যত্নর প্রতিফল দোয়াটা সময় আইল আমি আপনার দোয়ায় নির্বাচন হারাইছি আমার নাম হচ্ছে দন্ডি আপনারা তো সকলে চিন্তা করে মানা করে আমার প্রার্থী যে নির্বাচন আর হয়েছে রয়েছে কি আপনার ফেরান লাভলি ইউনাইটেড মিনু আর হয়েছে আমার যে আপনার প্রতিবাদী আমার নেতা আসন তাই চাননি আপনাদের সঙ্গে চিন্তা করা হয় বহুত পুরোটা বদমাস আমি আইস আপনার রিস্কে আইসি হলো আমি আইলে বড় বড় আপনার টোয়োটা গাড়ি বিএমডাব্লিউ মার্সিডিজ আইতে পারতাম কিন্তু আমি আইসি না হারানো জনগণের সেবার লাগিয়ে হারা আমি আমার চোখ ফলে আইসি না হে আইতে হেলিকপ্টার দিয়ে কত নেতা হয়েছে হেলিকপ্টার দিয়ে তোমার পেট্রোল তার বলে কিনা কেরোসিন বলে এসেছে হেলিকপ্টার আজকাল অনেক মানুষ আছে হাল্লা তার ক্রিমের অভাবে তোমার সুন্দর হইতে পারেন না কিন্তু আমি যে ফ্যান লাভি হারা হয়েছি আমার ফ্যান লাভি একটা গুণ আছে ধর্মীয় মার্কার প্রতীক আছে তালি দেও অনেক খানা খানা সুন্দর হয়েছে এটা প্রমাণ আছে এখন আমার করে আমার পাঁচশো লোক আমি ইনশাল্লাহ আপনারা অনেক হেল্প করবো সানমিয়াল লাগান না আমি দনমিয়া প্রবেশ করলাম ওকে আমরা দনমিয়া ভাই বক্তব্য শেষ করে লইছুন সানমিয়া ভাই ও আইয়া পড়া আইছুন আইন ওহন আপনারা আমরা লগে থাকা দেখি সানমিয়া ভাই কিতাব হইন হওয়ার ফলে আমি আপনারা নির্বাচনে জয়ী হওয়ার ফলে আমি সবার ঘরে ঘরে একটা করে জাল নোট বানানো মেশিন বসিয়ে দিব এ চুপ চুপ চুপ বেশি মারিস না আমি মারতে না মানে আমারে মারতে দে তুই কি আমি তো মানে আমি তো না তাই না হর এতে করে আপনারা ঘরে বইয়া দেখা মাইতে পারুন এতে করে আমাদের দেশে আপনার দুর্নীতি বন্ধ হইব খুন হত্যা রাজানি সব বন্ধ হইব ডাকাতি মারামারি সব বন্ধ হইব বাইশ তাই নয় আমি নির্বাচনে হার হইলে সবার ঘরে ঘরে একজন করে মাস্টার পাঠিয়ে দিলে মু যার ফলে আপনাদের ছেলে মেয়েদের কষ্ট করে আর স্কুলে যাইতে না হয় বাইশ শুধু তাই নয় আমি আমি জানি বাংলাদেশ কৃষি প্রধান দেশ মানুষের খেত খাস করে বাইশ অনেক মানুষ আছে তারা জমি জমা নির্বাচন হওয়ার পরে আমি দেশের সব বড় বড় বিল্ডিং এর মাথা ভাঙিয়ে আমি দান চাষির আবাদ করবো ইনশাল্লাহ বিশ্বাস করি না পয়সা ভয় অনুদায় এখন অভিমান করে ফেলতে দেব প্রতিশ্রুতি দিয়া গেল ওই জাল টাকা নোট বানায় দিব মেশিন বানায় দিব one represents a magnanimous name, while the other represents a horrendous game! জনগণ তারা কিতাব হয়েছে জনগণকে মানুষের কাছে বাবদ দেওয়ার থানি আপনারা ভোট দেওয়ার আগে দেখকে ভোট দিবা জানিয়ে দিবা বুঝে দিবা কেউরে কেউর কথার উপরে বিশ্বাস করিয়া ভোট দিবা না বুঝছেন ভোট দেন ভালো থাকুন আর আমরা আপনারা খারাপ কাম করাইয়া যায় আমরা এটা ফানলাই করছি আমরা ভালো লাগলে আপনারা লাইক রাজনীতি এটার মধ্যে আমরা নাই আর নেক্সট ভিডিও আইবা আপনারা দেখলাম alright guys thank you for watching Another one, another one. Yeah.